আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইম ইসলাম আমরা সানি ইলেকট্রিক কোম্পানি থেকে আসছি আমাদের আমির সাহেবের সাথে কিছু কথা বলার জন্য ব্যবসায়িক কিছু কথা বলার জন্য কিভাবে ইসলামের ভাবে নিয়মে ব্যবসায় উন্নতি করা যায় আর কিভাবে লাভবান হওয়া যায় সেই বিষয় নিয়ে আমাদের আমির সাহেব কিছু কথা বলবে আপনাদেরকে ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন মানে আর কি ব্যবসার ওই যে হালাল রুজির বিষয়ে কিছু হালাল রুজি কিভাবে মানে হালাল করা যায় আচ্ছা। কিভাবে ওই কাস্টমারদের সাথে বেচা কিনা করা করতে হয় এই বিষয় আচ্ছা, নিয়ে তাহলে আমরা আমি সবার কাছে চলে যাই ইনশাল্লাহ আচ্ছা। দেখা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসলে মুসলমানের যে চলা আলী রাজি এক ইহুদিমনে জিজ্ঞাসা করছি জি যে তোমাদের আমাদের কতক্ষণ করো হ্যাঁ। যে আমাদের আমাদের সবসময় সবসময় কেমনে যে মানে আল্লাহর হুকুম হুজুর সাল্লাহ সাহেব তরিকের ভিতরে জীবন ছাড়াই যে সবসময় বাঁচে এই ব্যবসা মনে করেন এটা মানে কোনো খারাপ জিনিস না ভালো জিনিস কিন্তু যে আল্লাহ হুকুম খুঁড়া করে আমি ব্যবসা করি চাইলে আমার মানে ব্যবসায় নেকি হয়ে যাবে প্রত্যেকটা কাজ হয় যদি আল্লাহর হুকুম থাকে আর হুজুর সারা সারা মানে সম্মত থাকে তরিকা থাকে আমার ভিতরে তাহলে সম্পর্ক নেকি হয়ে গেল জি এখন আমার কথা হচ্ছে আমি সাহ আমরা যে প্রোডাক্টগুলো পাইকারি কিনি বা বিক্রি করি এখন আমাদের লাভটা কতটুকু করা দরকার বেশি না কম লাভ যেমন এই যেমন মানে আপনার মানে যে মানে ইসলামের দিকে কি বলে আপনার কিভাবে দেখে লাভ যে লাভ আমি মনে করে করতে পারবেন লাভ মানে যে মানে একটা কথা বলা যেত লাভ মানে এত কমও না বেশিও না হ্যাঁ, মানে, মানে মধ্যম পন্থা যেটা জি মধ্যম পন্থা জিনিসটা যে যে অনেকে বলে যে আমি এটা ভাই এতই কিনছি মানে এত পাঁচ টাকা লাভ হয়েছে দশ টাকা লাভ হয়েছে এরকম ভাবে এটা আসলে বলা যায় এটা এটা বলা যায় এটা বলা যাবে বলা যাবে না এমনি মানে এমনি মানে আমাদের সানেকটুল লাইট আমরা বিক্রি করি ব্যবসা করতেছি ব্যবসাটা মানে যে এটা ব্যবসা এটা ওই না মানে হুকুম মানে আল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কিছু সময় দেওয়ার জন্য আমাদের সানিলুর থেকে সবাইকে স্বাগতম তো শুভেচ্ছা আসসালামু আলাইকুম